আসসালামু আলাইকুম সবাই রে পিঙ্কি শেখ চ্যানেলও স্বাগতম জানাইয়া নতুন আর একটা রেসিপি দেখার লাগি আমন্ত্রণ জানাইরাম আইজ আমি আপনারা রে আমরা সিলেটের একটা খুবই জনপ্রিয় খানি বানাইয়া দেখাইমো আশা করি ওটা আপনার ভালো লাগবো আশা করি আপনারা দেখিয়া বুঝি গেছো আমি আইজ আপনারা কিতা বানাইয়া দেখাইমো ও খানিওটা কিন্তু আমরা সিলেটের মাঝে খুব একটা জনপ্রিয় খানি ওটা বিশেষ করিয়া যারা আমরা সিলেট থাকি আমরা ওটা সবাই বালা করে জানি আর সিলেটের বাইরে যারা থাকি তারও ওটা জানি কিন্তু আজ আমি আপনারা রে খুবই মজাদার একটা শুটকি শিরা বানাইয়া দেখাইমু আশা করি আপনার ভালো লাগবো শুটকি শিরা কইলাম ওতার লাগি সবাই আর হুটকি শিরা চিন্তা না ওতার লাগি আপনার সিলেটের ওদিকে আমরা ওটারে হুটকি শিরা কই কি আর আশা করি আপনারা ও রেসিপিটা ভালো লাগবো আর আমরা যেটা ডেগর ভাত খালি খড়ি খাইয়া আপনারা ওলাখান ডেগর ভাত খালি করবা কিন্তু আপনারা ক্রান্তি দিলাম ও রেসিপিটা যদি আপনারা বানাইয়া খাইন ওটার লাগি আমি অনর মাঝে উড়ি টুকরা টুকরা করিয়া খাটি আনিছে গি পরিমাণ মতো আর একটা আলু খাটি আনিছে গি আর মাছ দিলাইছি অগুন্তরে আমি খুব বালা করিয়া ক্লিন করে লাইছি আপনারা আপনার যেটা জানে চাই ওটা মাছ দিতে পারেন আপনারা চাইলে বেগুন দিয়েও খাইতে পারেন উড়ির বদলা তারপর অনর মাঝে আমি হাফ টি স্পুন হলদির গুঁড়া দিলাইছি আর ওয়ান স্পুন মরিচের গুঁড়া দিলাইছি আর হাফ টি স্পুন রসুনের পেস্ট দিলাইছি আর পরিমাণ মতো লবণ দিলাইছি এগুণ আমি এখন ডেগর মাছে ডালি দিছি আর আপনারা আপনারা আপনারা আপনারা মন মতো লবণটা আর জালটা দিলাইবা যে যতখান খাই নাকি তারপরে ওনার মাঝে আমি ফার্স্টটা বড় সাইজর কিরে বালা করিয়া জাল করে নিছি গিয়ে এক কাপ পানির মাঝে তারপর শুটকি গুণতরে আমি একটা চাকনির মাঝে চাকিয়া নিছি গিয়ে ও পানি এগুন বার করে লইছি এগুন আমি এখন দিলাইমি ওনার মাঝে অনেক সময় আমরা তরকারি খাওয়ার সময় সেউর গলার মাঝে খাটা লাগি যায় গিয়ে তার লাগি তারপরে ওটা আমি চুলার মাঝে বয়াই দিছি এটা হৰা দিয়া ডাকিয়া দিলাম আমি ওটাৰে তাৰপৰে জালু আৰ উত্তৰাইবাৰ আগ পৰ্যন্ত ওয়েট করবো আর কি ও দেখো আমার ওটা উঠতে গেছে গি তারপরে ওটারে আমি এটা চামচ দিয়া লারিয়া দিম লারিয়া দিম আর খুব বালা করিয়া লারবা কি আপনারা হলে আর আগুনটা কিন্তু আমি হাইয়ের মাঝেও দিলাইছি আগুনটা হাইয়ের মাঝে থাকবো তারপর ওনার মাঝে আমি এক কাপ পানি দিলাইছি আর আমরা কিন্তু হুটকি শিরাটা একটু জল দিয়া খাই আপনারা চাইলে জলটা নাও দিতে পারেন তারপরে আমি ওটারে আরও বালা করে লাড়িয়া দিলাই আর আর গরম পানি অবশ্যই দিবা কি তারপরে ওটা ডাকনা দিয়ে ডাক্কা দিলাইছি আমি উতরাই উতরাইবার লাগি ও দেখো আমার ওটা উতরি গেছে গিয়ে আমি আরও পাঁচ মিনিটের লাগি মিডিয়াম আস্তার হয়ে রাখি দিছি আগুটারে হাই করিয়া তারপরে পাঁচ মিনিট পর আমি অনর মাঝে বাখর পাতা দিলাইছি বেশ করিয়া আর কাঁচামরিচও দিবা কিন্তু ওনার মাঝে আমি কহিতাম বলি গেছি গিয়ে তারপরে আগুনটারে আমি মিডিয়াম লো করিয়া পাঁচ মিনিট লাগে রাখি দিয়েছি ও দেখো আমরা যে মজার হুটকি চিরা রেডি হয়ে গেছে গি আইস কিন্তু ডেগের অকল বাদ শেষ হয়ে যাইব গি আপনারা আরও ওলাখান বানাইয়া দেখবা আপনারা আরও বালা লাগবো আশা করি ও দেখো যে মজার খানি সুবাহান আল্লাহ অত মজার খানি যদি মাইসে ফাইন বাদ দিবানি খঞ্চাইন আশা করি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লাগছে আর যদি ভালো লাগিয়া থাকে অবশ্যই আইস কিন্তু কমেন্ট করবা আর আপনারা জানাইবা আমি আপনারা আরও সিলেটি বাসার মাতমাতিয়া রেসিপি দিতাম নি আসসালামু আলাইকুম